তাহলে আমি রেকর্ড শুরু করে দিলাম ঠিক আছে আজকে আমাদের ক্লাস হচ্ছে কিউআর রিসার্চ হ্যাশট্যাগ এবং কিউআর আপনি প্রশ্ন করছেন কি হ্যাশট্যাগ এবং কিউআর্ডের মধ্যে পার্থক্য কী ঠিক আছে হ্যাশট্যাগুলা ব্যবহার করা হয় বিভিন্ন সোশ্যাল মিডিয়ার পোস্টের সময় মনে করেন ফেসবুকে পোস্ট করবেন ওই সময় মনে করেন ইনস্টাগ্রামে পোস্ট করবেন ওই সময় হ্যাশট্যাগ ব্যবহার করবেন আর কিওয়ার্ড রিসার্চ করবেন প্রোডাক্টের জন্য কিওয়ার্ড শব্দের অর্থ হচ্ছে স্পেসিফিক শব্দ আপনি যে অ্যাড ক্যাম্পেইন রেডি করবেন যে অ্যাডস ক্যাম্পেইন রেডি করবেন যে প্রোডাক্টের অ্যাডস ক্যাম্পেইন রেডি করবেন সেই প্রোডাক্ট রিলেটেড শব্দগুলো অ্যাডস ক্যাম্পেইনে বসাইয়ে দেবেন অ্যাকচুয়ালি আমি a consisting for a spot as an ambassador in an online influence program can you please good for me অত কিছু দরকার নাই আমার তো এই জন্য কিউআর রিসার্চ হচ্ছে আপনার যে কোনো এডস ক্যাম্পেইনের ক্ষেত্রে এখন আপনি সোশ্যাল মিডিয়ার এডস ক্যাম্পেইন করেন আর গুগলের এডস ক্যাম্পেইন করেন ওই সময় আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন কিওয়ার্ডগুলো রিসার্চ করার সিস্টেম আছে সেই সিস্টেমে আমরা দুই ক্লাসে দেখাইব আজকে সোশ্যাল মিডিয়া থেকে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করা যায় আর কিভাবে আরেকটা ক্লাস করাইব কিভাবে গুগলের মাধ্যমে কিওয়ার্ড রিসার্চ করা যায় দুইটা আলাদা আলাদা ক্লাস আমরা আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিওয়ার্ড রিসার্চ দেখাইব ইনশাল্লাহ এখনও একটু আব্দুল্লাহ ভাই একটু কিছু বলেন স্যার সরি স্যার এখন আমি অন্য একটা গ্রুপের ক্লাস করাইতেছি ক্লাস শেষ করে আপনাকে নোট দিব ওকে তাহলে আমরা চলে যাই আমরা কিওয়ার্ড রিসার্চের ক্লাসে তার আগে আমরা কি করি আমরা গুগল ড্রাইভ ওপেন করি গুগল ড্রাইভ ওপেন করলাম আচ্ছা এখানে আরেকটা বিষয়ে বলি ইমরান ভাইকে সবসময় একটা জিনিস আমরা সবাই জানি আপনারা জানেন কি না আমি জানি না আপনি পড়াশোনা করছেন দেখেন একজন আপনি যেহেতু মাদ্রাসা করছেন বিষয়টা বুঝবেন সবচেয়ে বেশি একজন মানুষ ইলিমের দিক থেকে খুবই পারফেক্ট মানে উনি কিতাবি ইলিমের বান্ডারের কোনো শেষ নাই আপনি যে ধরনের প্রশ্ন করেন সে ধরনের প্রশ্নের উত্তর তার কাছে আছে ইমরান ভাই কি শুনতে পাচ্ছেন জি এখন উনি কিন্তু আবার ক্লাসে গেলে উনি যখন কিন্তু ক্লাসে যায় তখন কিন্তু উনার ক্লাসটা ঠিক কেন জানি মনে হয় হচ্ছে না হচ্ছে না কেমন জানি ভালো লাগে না এরকম হয় না হ্যাঁ অবশ্যই হ্যাঁ আবার দেখা যায় অনেক কম জ্ঞানী মানুষ উনি জানে কম ওনার অভিজ্ঞতা কম দক্ষতাও কম কিন্তু ওনার ক্লাসে যেন কি জন্য অ্যাটেন্ড করলে মানে অন্য ধরন ফিলিংস আসে ভালো লাগে হয় না এরকম তো একটা হ্যাঁ। বিষয় হচ্ছে জ্ঞান এক বিষয় জ্ঞান এক বিষয় আর ক্লাস আরেকটা বিষয় দুইটা দুই বিষয় এই বিষয়টা আমাদের মাথায় রাখা অবশ্যই জরুরি ঠিক আছে ওকে আসি এখন আমরা আমরা আজকে ক্লাস করব keyword research in social media আমরা সোশ্যাল মিডিয়া থেকে কিওয়ার্ড রিসার্চ করব কিভাবে কি সোশ্যাল মিডিয়া থেকে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি সেই বিষয়গুলো আমরা আজকে ইনশাল্লাহ নিয়ে আসব তার আগে আমরা আমি আপনাদেরকে কিছু কথা বলতে হয় সে কথাগুলো হচ্ছে আমরা কিওয়ার্ড রিসার্চ কি জন্য করব আমরা কিওয়ার্ড রিসার্চ কি জন্য করবো কিওয়ার্ড রিসার্চ হচ্ছে আমরা এডস ক্যাম্পেইনের জন্য করব অ্যাডস ক্যাম্পেইন কি অ্যাডস ক্যাম্পেইনটা হচ্ছে আমরা দেখেন ফেসবুকে কোনো ভিডিও দেখতে গেলে অ্যাডস আসে ইউটিউবে কোনো ভিডিও দেখতে গেলে অ্যাডস আসে তারপরে হচ্ছে গুগলের মধ্যে কোনো একটা জিনিস দেখেন এই যে দেখেন যেমন ওয়ালটন ওয়ালটন টিভি লিখে সার্চ দিলাম এই যে ওয়ালটন টিভি লিখে সার্চ দিতেই ওয়ালটন টিভিটা আমাদের একদম প্রথমে চলে আসছে এই প্রথমে চলে আসাটা এইভাবে গুগলের মধ্যে সার্চে প্রথমে নিয়ে আসা এই সার্চে প্রথমে নিয়ে আসার পরে আমরা যে ওয়েবসাইটে ঢুকি এই ওয়েবসাইটে যাওয়ার পরে এই যে ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করে নিয়ে আসা ওয়েবসাইটটাকে মানুষ সার্চের মাধ্যমে প্রথম দিকে খুঁজে পাওয়া এগুলাতে যেন যে সমস্ত ওয়ার্ড দিয়ে খুঁজলে মানুষ পায় সেই ওয়ার্ডগুলাকে খুঁজে বের করাকেই বলা হয় কিওয়ার্ড রিসার্চ অর্থাৎ আমি আর একটু গুছিয়ে যদি বলি তাহলে আরও ভালো হয় আমরা যে বিভিন্ন সার্চ ইঞ্জিনের মধ্যে সেটা গুগল হোক মজিলা হোক ইউকিপিডিয়া হোক তারপরে হচ্ছে আপনার পিপিলিকা হোক যে কোনো সার্চ ইঞ্জিনের মাধ্যমে যে কোনো বিষয় যখন আমরা সার্চ করি এই সার্চ করার সময় যে শব্দগুলা লিখে আমরা সার্চ করি সেই শব্দ শব্দগুলা রিসার্চ করে যদি আমরা এই যে যমুনা টিভি দিলাম সেই শব্দগুলা যদি রিসার্চ করে করে আমরা দেই সেই শব্দগুলো আমরা যে কুইজা বার করি সেই কুইজে বার করাকেই বলা হয় কিওয়ার্ড রিসার্চ তাহলে কি আমরা কিওয়ার্ড কি কিওয়ার্ড রিসার্চ কিওয়ার্ড কি সেটা বুঝতে পারছি আমি যেমন দিলাম বাই ওয়াচ আমি বাই ওয়াচ দিলাম আমি বাই ওয়াচ এই যে বাই ওয়াচ দেওয়ার পরে একটা জিনিস আপনারা ভালো করে খেয়াল করেন বাই ওয়াচ বাই ওয়াচ লেখার পরে কতটা সাজেস্ট দিছে বাইওয়াচ একটা শব্দ buy watch online BD buy watch online buy watch BD buy watch এই যে এই যেগুলা দিয়ে আমরা সার্চ করবো এগুলো প্রত্যেকটা দিয়ে আমাদের ওয়াচটা আমাদের সামনে আসবে বাই ওয়াচ অনলাইন বিডি যদি দেই তাহলে এই যে এটাতে ক্লিক করলে দেখবেন আমরা ওয়াচের ওয়েবসাইটে মানে গড়ির ওয়েবসাইটে চলে যাচ্ছি দারাজ এটাতে কী করছে দারাজ আমরা কি দারাজ লিখিয়া আমরা কি দারাজ লিখিয়া সার্চ করছি দারাজ বাই ওয়াচ লিখে সার্চ করছি আপনারা কেউ আমাকে শেয়ার বলেন না স্যার আমরা কি লিখে সার্চ করছি বাই ওয়াচ বাই ওয়াচ লিখে সার্চ করার পরে আমাদেরকে সাজেস্ট করছে বাই ওয়াচ অনলাইন আমরা বাই ওয়াচ বাই ওয়াচ লিখে সার্চ করছি বাই ওয়াচ লিখে সার্চ করার পরে আমাদের দেখাইছে buy watch buy watch online BD দেখাইছে আমরা বাই ওয়াচ অনলাইন বিডি দেওয়ার পরে আমরা আমাদেরকে নিয়ে আসে সরাসরি দারাজের মধ্যে সরাসরি দারাজের মধ্যে নিয়ে আসার পরে দারাজ আমাদের সামনে কি করছে আমরা আসছি দারাজের সামনে আসার পরে দারাজ আমাদের সামনে এই যে গড়িগুলা নিয়ে আসছে দেখতে পাচ্ছেন গড়িগুলা নিয়ে আসছে এখন যদি আমরা একটা গড়ি কিনতে চাই এখানে কিন্তু দারাজের টাকা ছাড়া প্রমোশন হয়ে যাচ্ছে বুঝতে পারছেন টাকা ছাড়া প্রমোশন হয়ে যাচ্ছে দারাজের একটা গড়ি আমাদের একটা গড়ি পছন্দ হইলো যেমন এই গড়িটা পছন্দ হইলে একশো উনপঞ্চাশ টাকা এখান থেকে আমরা আমরা এই যে চ্যাটবক্স আছে চ্যাটবক্সে ক্লিক করবো চ্যাটবক্সে ক্লিক করার সাথে তাদের সাথে কথা বললাম পেমেন্ট টেমেন্ট বিকাশের মধ্যে দিয়া তাকে বলবো আমার এই প্রোডাক্টটা আমাকে ঠিকানা দিলে আমার ঠিকানা হতে পৌঁছাই দিব মানে অনলাইনের মাধ্যমে পৌঁছাক আর ডেলিভারি ম্যানের মাধ্যমে পৌঁছাক সেটা পৌঁছাই দিব কথা বুঝতে পারছেন এই যে সার্চ করে আমি আসলাম আমি জাস্ট লিখলাম কি আমি জাস্ট লিখলাম ওয়া বাই ওয়াচ এই বাই ওয়াচ লেখার পর থেকে আমি আসলাম আমাদের বাংলাদেশের দারাজ কোম্পানির মধ্যে চলে আসছি আমরা গড়ির এখানে দেখছি গড়ি কেনার জন্য চাইলে আমরা এই জায়গা থেকে এখন গড়ি কিনতে পারি এইভাবেই এইভাবে যেভাবে দারাজ তার কোম্পানিতে নিয়ে আসছে আমাদেরকে অটোমেটিকলি এই কাজগুলা করে দেওয়ার জন্য বায়ার আমাদেরকে নিয়োগ দিবে এখন বায়ার আমাদেরকে নিয়োগ দিবে যে তার ওয়েবসাইটে আমাকে ট্রাফিক দরকার অর্থাৎ আমাদের মতো মানুষের ভিজিটর দরকার যারা কিনলে কিনতে পারে না কিনলে নাই শুধু আমার ভিজিটর দরকার তখন আপনাকে কি করতে হবে তার ওয়েবসাইটে ঢুকতে হবে প্রথমে তার কাছ থেকে ওয়েবসাইট লিঙ্কটা নিতে হবে ওয়েবসাইট লিঙ্কটা নিয়ে তাকে বলতে হবে যে আপনার ওয়েবসাইট লিঙ্কটা দেন ওয়েবসাইট লিঙ্কের মধ্যে তার ওয়েবসাইটে ঢুকবেন ডুইকা দেখবেন তার ওয়েবসাইটে কি কি প্রোডাক্ট আছে হ্যাঁ সেই প্রোডাক্টগুলো চিন্তা করবেন প্রোডাক্টগুলো চিন্তা করে সেই প্রোডাক্ট অনুসারে এবং তাকে জিজ্ঞেস করবেন আপনি কি স্পেসিফিক কোনো অর্ডার সম্পর্কে কি করতে চান না আপনি কোনো স্পেসিফিক অর্ডার সম্পর্কে কাজ করাইতে চান নাকি আপনি আপনার ওয়েবসাইটের যত অর্ডার প্রোডাক্ট আছে সবগুলো সম্পর্কে কাজ করাইতে চান সে অনুযায়ী আপনি চিন্তা কইরা কইরা যদি সে বলে কোন একটা স্পেসিফিক ওয়ার্ড একটা গড়ি শুধু গড়ি সম্পর্কে সে বিক্রি করতে চায় এই এই প্রোডাক্টটা তাহলে আপনি গড়ি সম্পর্কে কি কি মানুষ কি কি ওয়ার্ড দিয়ে সার্চ করে সেই শব্দগুলোকে আপনি খুঁজে খুঁজে বাইর করিয়া নিয়ে আসাকে বলা হয় কিওয়ার্ড রিসার্চ আমি কি আপনাদের বুঝাইতে পারছি কিওয়ার্ড রিসার্চ জি আচ্ছা এখন কিওয়ার্ড রিসার্চ কোথায় কোথায় লাগে কিওয়ার্ড রিসার্চ লাগে এক নম্বর হচ্ছে আপনার গুগলের যে কোনো অ্যাডস ক্যাম্পেইনের ক্ষেত্রে কিওয়ার্ড রিসার্চ লাগে আপনার এসিওর ক্ষেত্রে বিভিন্ন ওয়েবসাইট এসিও করতে বা বিভিন্ন ওয়েবসাইটের কিছু লিখতে কিউআর রিসার্চের কাজ লাগে আরও বিভিন্ন কাজ আছে সেগুলোতে কিউআর রিসার্চ লাগে তবে আমাদের ডিজিটাল মার্কেটারদের জন্য কিউআর রিসার্চ লাগে অ্যাডস আচ্ছা। ক্যাম্পেইনের ক্ষেত্রে জি আচ্ছা, দারাজে ক্যারোজল পোস্ট কিভাবে করে দারাজের ক্যারোজাল পোস্টগুলো করে এটা কিভাবে করে আচ্ছা এগুলো তো ওই দেখবেন এমনিতেই বুঝবেন আচ্ছা ওকে এখন আসেন আমরা সেই কিওয়ার্ড রিসার্চগুলা প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা রিসার্চ পেতে পারি ঠিক আছে একটু একটু অ্যাড করেন আমরা কিওয়ার্ড রিসার্চের জন্য একটা নিউজ স্পিড ওপেন করি আমি ডগস ওপেন করি ডগস আচ্ছা এখন লিখি আমি keyword find free way and tools keyword find free way and tools কীভাবে আমরা ফ্রি মাধ্যমে কিউআর রিসার্চ অ্যান্ড টুলসের মাধ্যমে কিউআর রিসার্চ করতে পারি তার উপরে আজকে আমাদের এই ক্লাস ওকে এখন আমরা বেশ কিছু মাধ্যমে পাইতে পারি এক নম্বর মাধ্যম আমরা লিখি এক নম্বর মাধ্যমটা কি হতে পারে analytics analysis your client analysis your client analysis client মানে কি আচ্ছা আমাকে এই প্রশ্নটার উত্তর কে দিতে পারবেন অ্যানালাইসিস ক্লায়েন্ট মানে কি কারো কোনো মানে সারা শব্দ নাই মানে ক্লায়েন্ট যেটা বলছেন স্যার স্যার অ্যানালাইসিস কোনো একটা বিষয় নিয়ে স্যার গবেষণা ক্লায়েন্টে আপনি কি চায় স্যার এরকম কিছু একটা স্যার আচ্ছা ধন্যবাদ আর কেউ আর কেউ আছেন এনালাইসিস মানে হচ্ছে ক্লায়েন্ট এনালাইসিস মানে হচ্ছে যে বায়ারের কাজ আপনি আনবেন ওই বায়ারকে অ্যানালাইসিস করা চিন ওই বায়ারকে বোঝা ওই বায়ার সম্পর্কে একটু নিজে থেকে অভিজ্ঞতা নেওয়া এখন বায়ার সম্পর্কে কিভাবে অভিজ্ঞতা নেবেন বায়ারের নাম মনে করেন ডেভিড আপনি বায়ারের নাম ডেভিড হ্যাঁ তার ডেভিড নাম দিয়ে তাকে সার্চ করলেন সার্চ কইরা তার কি কি আছে তার ফেসবুক আছে মনে করেন তার এটা আছে তার এইটা আছে এই বিষয়গুলোতে আপনি ডুকলেন ডুইকে তার অ্যাবাউট সম্পর্কে কিছু জানবেন চেষ্টা করবেন তাকে কিছু জানা বুঝার বা তার সম্পর্কে যখন কথা বলছেন তার সাথে যখন কথা বলছেন তখন তার সম্পর্কে মানুষের সাথে কথা বললে একটু মোটামুটি আইডিয়া হয় না আইডিয়া হ্যাঁ? হয় তো কিছু আইডিয়া নিবেন যে দেখবেন আইডিয়া নিয়ে ও আসলে ও কেমন মানুষ এইটা হচ্ছে অ্যানালাইসিস ইউর ক্লায়েন্ট মানে আপনি আপনার বায়ার সম্পর্কে অ্যানালাইসিস করবেন দুই নম্বর হচ্ছে ব্রেইন স্ট্রমিং ব্রেইন স্ট্রম দাঁড়ান আচ্ছা ব্রেন স্টুমিন ব্রেন স্টুমিন মানে কি তা ব্রেইন স্টুমিন মানে হচ্ছে ব্রেইন মানে বুদ্ধি কাটানো আমরা জানি কি যে কোনো কাজের জন্য আপনি যদি প্ল্যান করেন অর্থাৎ কাজটা নিয়ে আপনি প্ল্যান করতে পারেন তাহলে আপনি আশিভাগ পরিশ্রম কম করা লাগে হ্যাঁ বুদ্ধিমান মানুষ একটা প্রবাদ বলা হয় এক মন জ্ঞানের সাথে নয় মন বুদ্ধির প্রয়োজন এই কথাটার মানে হচ্ছে যে আপনি বুদ্ধি দিয়া অনেক কিছুই করতে পারবেন অনেক মানুষ আছে কি জানেন আমি একটা উদাহরণ বলি যেমন আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে আবু হানিফা নাম আমরা সবাই জানি আমাদের মজহাবের ইমাম এবং হানাফি মজহাবের ইমাম উনি হচ্ছেন আবু হানিফা রহমতুল্লাহ আলাই চিন্তা করেন কেমন বুদ্ধিমান মানুষ ছিলেন ওনার কাছে একবার দেশের নিরাপত্তা বাহিনী আইসা জিজ্ঞাসা করছেন আচ্ছা আপনারা কি নোমান্ডে চিনছেন ওনার নাম হচ্ছে নোমান আপনারা আপনি কি নোমান্ডে দেখছিলেন বিষয়টা চিন্তা করেন ও নোমানের কাছে আইসা জিজ্ঞাসা করতেছেন আপনারা কি নোমানকে দেখছিলেন এখন আমরা বলি আমাদেরকে যদি জিজ্ঞাসা করে কেউ আপনারা কি মনে করেন জয়নালকে যদি কেউ এসে জিজ্ঞাসা করে আচ্ছা আপনি কি জয়নালকে দেখছেন এখন আমি উত্তরটা কি দিব আপনারা বলেন আপনাদের বুদ্ধি দিয়ে বলেন আমি উত্তরটা কি দিব ইয়েস দিব না ন দিব অবশ্যই বলবেন যে হ্যাঁ চিনি তো পুলিশকে বলবো আমি চিনি মানে পুলিশ আমাকে আমাকে জিজ্ঞেস করতেছে মানে আমি জানি তখন আবু আনিবা রহমতুল্লাহ আলাইয়ের উপরে অবশ্যই মানে সরকারি কিছু নিষেধাজ্ঞা বা কিছু ফরমান জারি হয়েছে এই জন্যই তাকে খুঁজতে আসছে আমার উপরে এরকম কিছু ফরমান জারি হয়েছে মনে করেন উদাহরণস্বরূপ বলতেছি এখন আমি বলবো কি চিনি না আমি বলবো আমি চিনি না হ্যাঁ, চিনি না কিন্তু আবু আনিফা রহমতুল্লাহ আলী ওই সময় কি করলেন জানেন তিনি যে জায়গার মধ্যে দাঁড়ানো ছিলেন ওই জায়গা থেকে অল্প কিছু জায়গা সরে গেলেন মনে করেন দুই চার পা দুই চার পা পা দশ পা সরলেন সরে বললেন কি একটু আগে আমি ওইখানেই দেখেছি এখন আপনারা খুঁজে দেখেন উনি কোথায় গেলেন উনি কি মিথ্যা কথা বলছেন আপনাদের মনে হয় কি মিথ্যা কথা বলছেন ও একটু আগে এক মিনিট আগেও আমি দেখছি উনাকে ওই জায়গার মধ্যে অর্থাৎ তিনি যে জায়গার মধ্যে দাঁড়িয়েছিলেন ওই জায়গাটাকে একটু আঙ্গুল করে দেখে বলেন এই জায়গাটাই আমি দাঁড়িয়ে আছিলে সে দাঁড়িয়েছিল এখন কোথায় আছে আপনারা খুঁজে দেখেন মানে কি বুদ্ধিমানের মধ্যে উত্তর দিয়েছিলেন এরকম অনেক বুদ্ধিম বুদ্ধিমত্তার ওনার কাহিনী আছে গল্প আছে যেগুলো সত্য ঘটনা তো এরকম বুদ্ধি মানে বুদ্ধিটা হচ্ছে মানুষের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং মানুষ যতটুকু বুদ্ধিমান এবং পরিশ্রমী শুধু বুদ্ধিমান হইলেও চলে না মানুষ বুদ্ধিমান হইলে তার সাথে যদি পরিশ্রমী হয় তাহলে মানুষ সফলতার উচ্চ শিখরে পৌঁছতে পারে এই জন্য আমাদের ব্রেন স্ট্রমিং কাজ করতে হবে অর্থাৎ আমাদের প্রচুর পরিমাণে এই নিয়ে বুদ্ধি করতে হইব তিন নম্বর কি তিন নম্বরকে Google suggest Google suggest Google সাজেস্টটা কি গুগল সাজেস্টটা হচ্ছে এই যে আমি আবার দেখাই এই অপশনটাকে তাইলে আপনারা গুগল সাজেস্টটা বুঝতে পারবেন গুগল সাবজেস্টটা হচ্ছে এই যে আমি বাই ওয়াচ লিখে সার্চ করলাম বাই ওয়াচ লিখে সার্চ করার কারণে এই যে আমাকে গুগল আরও বেশ কয়েকটা শব্দ আমাকে দিছে এই প্রত্যেকটা শব্দ কি আমি বলবো গুগল সাজেস্ট ঠিক আছে বায়োয়াজ যে দিছে এই প্রত্যেকটা শব্দই কি আমাকে গুগল সাজেস্ট করছে এগুলা থেকে আমরা ধারণা নিতে পারি ঠিক আছে এগুলা থেকে আমরা কিওয়ার্ড নিতে পারি আচ্ছা তিন নাম্বার আসে তিন নম্বর হচ্ছে উইকিপিডিয়া উইকিপিডিয়া উইকিপিডিয়াতে তেমন একটা পাওয়া যায় না তবু আমরা লিখলাম উইকিপিডিয়া আমরা লিখলাম এখানে বায়োয়াচ উইকিপিডিয়া লিখলাম এখন আমরা বায়োয়াচ উইকিপিডিয়াতে ঢুকলাম ঢুকিয়া আমরা এটা একটু ফরম একটু ফরি এখানে পড়তে গেলে সে দেখেন পকেট ওয়াচ ঠিক আছে এই যে এই যে দেখেন মার্কস দিয়ে দিয়ে সে কিওয়ার্ড লিখছে এই জায়গার মধ্যে দেখবেন আপনারা আমি দেখাইতেছি এগুলো কিন্তু কিওয়ার্ড সে কিন্তু এসিও e করছে এটা এসিও e করে দিছে এই শব্দগুলো এসিও e করা আমাদের এখান থেকে কিছু জিনিস আমরা দেখতে পারবো আসেন উইকিপিডিয়াতে যে ওয়াচ স্ট্রাপ পকেট ওয়াচ তারপরে স্মার্ট ওয়াচেস ঠিক আছে তারপরে ওয়াক ওয়াচ ওকে আর আছে নি দেখি এরকম মানে দেখেন কত শব্দ আছে এই শব্দগুলা আমাদের জন্য কিওয়ার্ড ঠিক আছে তাহলে আমরা উইকিপিডিয়া থেকে কীভাবে কিওয়ার্ড খুঁজে পাইতে পারি এটা আমাদের জন্য একটা বিশাল অংশ না বিশাল প্লেস না আমরা এইভাবে উইকিপিডিয়া থেকে কিওয়ার্ড খুঁজে পেতে পারি ওকে তাহলে উইকিপিডিয়া গেলাম পাঁচ নম্বর হচ্ছে কোড়া কোড়া কি একটু আমরা গুগলে যাই ওরাতে আমরা লগ ইন করবো এটা একটা সাইট এখানে লগ ইন কইরা আমরা এই যে কোড়াতে ঢুকলাম ইমেল লাগবো এইটা দিয়ে দিয়ে দিই what are you favourite technology একটা ফেভারিট তারপরে হচ্ছে book favourite food favourite education favourite আর নাইনি কয়টা দেওয়া লাগবো business favourite there are some problem কী problem but music favourite follow five এক দুই তিন চার এটা দেওয়া লাগতো না দেওয়া যাইতো না movie favourite more topics to continue হইল নি what are you favourite subject তৈল নি এখন দিলাম পাঁচটা দিয়ে দিয়ে হয় না এক দুই তিন এক দুই তিন চার পাঁচ ছয়টা হয়ে গেছে আচ্ছা ছয়টা হয়ে গেছে তাহলে মিউজিক বাদ দিলাই দূর দাদা এলো নেই প্রবলেম করতে এলে বাদ না কেন আচ্ছা আমরা চলে আসছি এখানে আইসা আমরা সার্চ করব বাই ওয়াচ এই যে দেখেন আমাদের দেখাইস why shop online what is the best volume under দেখতে পাচ্ছেন এইভাবে আমরা খুঁজে খুঁজে পাই মই জায়গাতে এরকম সার্চ দিলে ঠিক আছে তবে কড়াটাকে আমি নিছি উচি কখনোই নিছি না আজকে আপনাদের দেখানোর জন্য প্রথমবার অ্যাকাউন্টই করলাম ওকে বুঝতে পারছেন বিষয়টা তবে করা আমাদের জন্য মার্কেট প্লেসের একটা জায়গা দেখতেছি আজকে তাক এই ভদ্রলোক এখানে তাক এটা নিয়ে আর একটা ক্লাস হয়তো নিতে পারে যাই হোক কই আচ্ছা কড়াক কড়া শেষ তারপরে ছয় নম্বর হচ্ছে কি সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া থেকে আমরা বিভিন্ন কিওয়ার্ড পাইতে পারি আসি ফেসবুক ফেসবুকে আমরা বাই ওয়াচ এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড মূল কিওয়ার্ড বাই ওয়াচ লিখে সার্চ দিলাম দেখেন আমি ফেসবুকে এই জায়গার মধ্যে সার্চ দিলাম বাই ওয়াচ লিখে দেখেন buy watch online buy watches buy watch time bay watch buy watchers এখান থেকে আমরা কি করতে পারি বিভিন্ন ধরনের কি করতে পারি কিওয়ার্ড নিতে পারে আমরা এন্টার দিলাম এন্টার দেওয়ার পরে আমরা পেজ দিতে পারি ওখানে গ্রুপ দেখব দেখি এরকম কেমন গ্রুপ আছে এই যে দেখেন relax watch buy and sell দেখতে পাচ্ছেন buy and sell luxury watch ঠিক আছে এগুলাতে আপনারা জয়েন্টও হবেন সমস্যা নাই আর এগুলা মার্কেটিংয়ের জন্য খুবই উপযুক্ত do you want to join this group পাই দিয়ে দেই একটা কোয়েশন করছে কোয়েশনের আনসার না দিলে do what is your favourite watch board কে সিও সাবমিট ওকে পেন্ডিং দিয়ে দিছে ওইটা আচ্ছা তারপরে আসি আমরা এই জায়গা থেকে গ্রুপ গ্রুপে ক্লিক করলাম গ্রুপে ক্লিক করার কারণে এই যে দেখেন আমাদের প্রচুর পরিমাণ গ্রুপ চলে আসছে আমরা গ্রুপ দেখলাম তারপরে আরও দেখি পাবলিক গ্রুপ পাই কি না আই এম এগ্রিড ঠিক আছে তোমার সব কন্ডিশন মানি তারপরে দেখেন পাবলিক গ্রুপ আছে কি না এখানে দেখি আমরা public group public group public group এই যে বেটটা পাবলিক দিলাম হ্যাঁ পাবলিক দিলাম আমরা সিটি কুইজেও দেখি আমরা পাই কি না সিটি দে নিউ ইয়র্ক নিউ ইয়র্ক দিলাম সিটি নিউ দিলাম নিউ ইয়র্ক সিটির এই যে দেখেন ওয়াচের বিভিন্ন ধরনের পেজ চলে আসছে গ্রুপ চলে আসছে এই গ্রুপগুলো থেকে আমরা ডুকমু ডুইকা আমাদের মার্কেটিং আছে এইগুলো আমরা লাস্টে করবো এইগুলা এই গ্রুপগুলো আপনাদের দেখাচ্ছি এই গ্রুপগুলোতে আপনারা জয়েন হয়ে থাকবেন আমরা এখানে মার্কেটিং করব কিভাবে আমরা মার্কেটিং করব এটা আমরা বুঝাইয়ে দিব ঠিক আছে এটা আপনাদের যদি প্রোফাইল নতুন হয় তাহলে অনেক ঝামেলা করতে পারে আর তা পুরাতন হইলে আমার মতো কয়েকটাতে জয়েন হইতে পারবেন ঠিক আছে এই পর্যন্তই তাক ফলো থাকবে এ পর্যন্ত রেখে দিলাম তাইলে এখান থেকে আমরা ওয়াচ এই যে গ্রুপে লিখছে ওয়াচ কোথায় কোথায় হুম ঠিক আছে এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন এইখান থেকে ফেসবুক থেকে আমরা ওয়াচ খুঁজে পাইলাম আমরা দেখি ইনস্টাগ্রামে যাই তো ইনস্টাগ্রামে গেলে দেখি আমরা বায়োয়াস পাই কিনা দেখি এখানে কিন্তু হ্যাশট্যাগ দিয়ে খুঁজতে হয় বায়োয়াচ ঠিক আছে বায়োয়াচ দিয়ে আমরা হ্যাশট্যাগ দিলাম এই যে বাইওয়াচ একটা গ্রুপ আসছে এই গ্রুপটায় আমরা জয়েন হইব মানে আমরা মার্কেটিং করব পরবর্তীতে ঠিক আছে বাইওয়াচ লেখা সার্চ দিলাম আবার যদি আমি বাইওয়াচ লেখা সার্চ দিই তাহলে এক্সপ্লোরে আবার ক্লিক করলাম এখন ইনস্টাগ্রামে নতুন ফিচার নিয়ে আসছে এই যে বাইওয়াচ লিখে সার্চ করার কারণে আমার কতটা জিনিস দেখাচ্ছে buy watch buy watches buy watch online buy watch online হ্যাঁ তারপরে দেখাচ্ছেন বাই ওয়াচ ওয়াচ ইঞ্জেল এরকম বিভিন্নটা দেখাচ্ছে আমাদের ঠিক আছে একটা মিনিট ওকে তাহলে আমরা কিভাবে সোশ্যাল মিডিয়া থেকে কিওয়ার্ড রিসার্চ করতে হয় আমরা এই জিনিসটা জানলাম ঠিক আছে তারপরে আসি আমরা সোশ্যাল মিডিয়া শেষ আমাদের এখন আসি কম্পিটিশন আচ্ছা কম্পিটিশনটা কি আমরা নেক্সট ক্লাসে বুঝতে পারবো এটা কিভাবে কম্পিটিশন এই জিনিসটা মনে রাখবেন সবাই নেক্সট ক্লাসে আপনাদের জন্য কম্পিটিশন শব্দটা আমি রেখে দিলাম তারপরে হচ্ছে নেক্সট ক্লাসের জন্য কিওয়ার্ড প্ল্যানার কিওয়ার্ড প্ল্যানার আর এইটাও রেখে দিলাম উবার সাজেস্ট আরেকটা হচ্ছে নয় নম্বর উবার সাজেস্ট তারপরে হচ্ছে Moz Moz bar keyword everywhere keyword everywhere keyword everywhere হচ্ছে যে কোনো জায়গা থেকে কিওয়ার্ড নেওয়া কিওয়ার্ড এভরিওয়্যারের জন্য একটু মন মজ মন মাজিরে একটু প্রশ্ন করতে হয় তারপরে নিজের কাছেও তো কিছু প্রশ্ন আছে না নেই নিজের কিছু প্রশ্ন কিছু প্রশ্ন করবেন যে আসলে আমার জন্য কোনটা পারফেক্ট কোনটা ওকে ঠিক আছে এই বিষয়গুলো নিয়ে একটু নিজে নিজেকে প্রশ্ন করবেন তাইলে দেখবেন মন মাঝে অনেক কিছু বলে দিবে ঠিক আছে এখন আসুন আমরা কিউআর কয় প্রকার সেই বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করি ওকে এখন হচ্ছে না এ পর্যন্ত আজকে আমি রেখে দিতে চাচ্ছি আর একটু দরকার পড়ে গেছে অলরেডি এগারোটা হয়ে গেছে হ্যাঁ, এগুলো একটু জটিল কাজ একটু দেখবেন এখন আজকে হোমওয়ার্ক দিচ্ছি না আপনাদের আজকে হোমওয়ার্ক দিচ্ছি না পরবর্তী ক্লাসে আপনাদের হোমওয়ার্ক আসবে ঠিক আছে আজকে শুধু ক্লাসটা দেখাইলাম এই পর্যন্ত আপনারা একটু প্র্যাকটিস করেন আর একটু চিন্তাধারা করেন আসলে বুঝেন হ্যাঁ, এখন একটু এখন তো অ্যাডভান্স লেভেলের ক্লাস আসছে এখন কিন্তু অনেকটাই অ্যাডভান্স লেভেলের ক্লাস এবং অনেক ব্রেন শার্প করে কাজ করতে হইব ঠিক আছে তাইলে এই পর্যন্ত এখন কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করতে পারেন আছে না স্যার কিওয়ার্ড রিসার্চ নিয়ে অবগত নাই স্যার আপাতত আজকে পর্যন্ত প্রশ্ন করার মতো স্কোপ আসছে না এই জন্য